যারা নিজের উপর অত্যাচার করেছে অন্যায় করেছে বিচার করেছে জুলুম করেছে পাপ করেছে গুণা করেছে দিনের পর দিন রাতের পর রাত বছরের বছর গুণা করেছে পাপ করেছে নিজের উপর অত্যাচার করেছে নিজের উপর অন্যায় করেছে আমরা যখন গুণা করি আমরা কারো কোনো ক্ষতি করি না আমরা নিজের ক্ষতি নিজে করি ঠিক কিনা বলুন আমরা যখন পাপ করি তখন আমরা নিজের ক্ষতি নিজেই করি নিজের পায়ে নিজে কোরাল মেরে নিজেকে আমরা ধ্বংস করে দেয় আমরা জাহান নামে দ্বার পান্তে নিজেকে নিয়ে যাই যখন তারা ইয়ার হাবিব হে নবী হাবিব আমার আপনার নিকট আসে ইদ যা উকা যখন তারা আপনার নিকট আসে আপনার দরবারে হেসে হাজিরা দেয় আপনার দরবার এত মহান দরবার আপনার সোহবত এত দামি সোহবত আপনার সঙ্গ এত পবিত্রময় বরকতময় সঙ্গ আমার রাসৌলের সান্নিধ্যে যাওয়াটা এটা কি সহজ না কঠিন আর যারা যেতে পারে তারা অত্যন্ত সৌভাগ্যবান মহা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন নিজের উপর পাপ করে অন্যায় করে অবিচার করে যখন আপনার কাছে আসে আপনার উম্মত অতপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাই ইস্তেগফার করে গুনাহ থেকে তওবা করে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং তাদের জন্য রাসূল গুনাহ মাপ চাই তাদের জন্য রাসূলে ইস্তেগফার করে রাসূল যদি তাদেরকে ক্ষমা করে দেয় লাওয়াজাদুল্লাহ তাওয়াব নিশ্চয় নিশ্চয় অবশ্য অবশ্যই তারা আল্লাহকে পাবে তারা আল্লাহকে তখন পাবে রহিমা অত্যন্ত মেহেরবান রূপে আওয়াজ দেব আল্লাহ এই আয়াত স্পষ্ট করে দিলেন উম্মতের যতই গুণাহ মোহাম্মদ নাইজের উপর যতই পাপ করুক যদি আপনার দরবারে সে স্যালেন্ডার করেন ইসলামকে গ্রহণ করে নিজের ঘুণার উপর অনুশোচনা অনুতপ্ত হয়ে তোমা করে আল্লাহর কাছে যদি গোনামাপ চায় আর আপনিও যদি তাদের জন্য গোনামাপ চান ইস্তাগফার করুন তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন বন্দারে শুনে রেখো আমি তখন ওই গুণগার উম্মতের জন্য আমি তওবা গ্রহণকারী হয়ে যাই আমি ওই উম্মতের জন্য নেগাহবান মেহেরবান হয়ে যাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ